ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে গড়া দল বিএনপি মন্তব্য প্রধানমন্ত্রীর অগ্নি সন্ত্রাসীদের ক্ষমতায় আনা যাবে না যুক্তরাষ্ট্রের নাগরিক সমর্থনায় বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ফলাফল শূন্য অগ্নি সন্ত্রাসের ধারক বাহক আওয়ামী লীগ মন্তব্য মুসা ফখরুলের ক্ষমতাসীনদের সাথে সংলাপে আগ্রহী নয় বিএনপি বাংলাদেশের নির্বাচন সহ অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে না জাপান জানাবেন দেশটির রাষ্ট্রদূত ঢাকার সাথে সামরিক সহযোগিতা বাড়ার আগ্রহ প্রকাশ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না তবে সংশোধনে বিশেষ কমিটি গঠন জানালেন আইনমন্ত্রী আইনটির অপব্যবহারে উদ্বেগ হিউম্যান রাইটস ওয়াচের দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে গড়ে তোলা দল বিএনপি খুনি আগুন সন্ত্রাস বোমা হামলাকারী স্বাধীনতা বিরোধী এই চক্রকে কোনোভাবেই ক্ষমতায় আনা যাবে না ওয়াশিংটন ডিসিতে প্রবাসীদের দেয়া সম্বর্ধনায় তিনি এসব কথা বলেন শেখ হাসিনা অভিযোগ করেন সরকারের করা ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে সরকারের বিরুদ্ধেই মিথ্যা প্রচারণায় নেমেছে তারা এসব প্রচারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী বাংলাদেশ বিশ্বব্যাংক সম্পর্কে পঞ্চাশ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মঙ্গলবার সংবর্ধনা দেয় প্রবাসীরা ওয়াশিংটনে প্রবাসীদের সংবর্ধনায় দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপি জামাতকে দেশবিরোধী চক্র উল্লেখ করে করা সমালোচনা করেন ডিজিটাল প্ল্যাটফর্মে এই চক্রের অপপ্রচার নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করে অগ্নি সন্ত্রাসী বিএনপি জামাত জোট এই খুনি অগ্নি সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী তারা যেন বাংলার মাটিতে আর কখনো ক্ষমতায় আসতে না পারে এরা বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল আজকে চোদ্দটা বছর চেষ্টা করে আজ বাংলাদেশকে আমরা উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি বাংলাদেশ সামনে এগিয়ে যাবে বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে সেটাই আমাদের লক্ষ্য আজকে আমাদের বিরুদ্ধে ডিমনস্ট্রেশন সন্ধ্যায় নানা কথা বলে আর ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি এবং সেটাই তারা সব থেকে বেশি ব্যবহার করে আমাদের বিরুদ্ধে সমানে অপপ্রচার চালায় ওই অপপ্রচার কেউ কাম দেবেন না ওগুলি দেখতেও যাবেন না পড়তেও যাবেন না আত্মবিশ্বাস নিয়ে আত্মমর্যাদা নিয়ে চলবেন এছাড়া প্রধানমন্ত্রীর বক্তব্যে পদ্মা সেতু বিশ্ব ব্যাংক ও ডক্টর ইউনুসের প্রসঙ্গও উঠে আসে আমাদের দেশের সেই ব্যক্তি বিশেষ দুই এদেরই প্রয়োজনায় ওয়ার্ল্ড ব্যাংকের বোর্ডে কিন্তু পাশ হয়নি সেই অর্থ বন্ধ করে দেওয়া হলো শুধু তাই না বলা হলো দুর্নীতি হয়েছে আমি চ্যালেঞ্জ নিলাম যে কিসের দুর্নীতি হয়েছে দেখাতে হবে মামলা করলো ক্যানাডা ফেডারেল কোর্টে মামলা সোজা রায় দিয়ে দিল যে কোনো দুর্নীতি হয়নি সমস্ত এলিগেশন যা আসছে সব ভুয়া বাংলাদেশের সমস্ত অর্জনে আওয়ামী লীগের ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সবসময় জনগণের কল্যাণে কাজ করেছে আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয় মানুষের উন্নতি হয় রকুনুজ্জামান বাংলা ভিশন ঢাকা এদিকে মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রাখার প্রস্তাবও পুনর্ব্যক্ত করেছেন তিনি ওয়াশিংটন ডিসির গ্রেট হলে US Bangladesh economic partnership shared vision for smart growth এই উচ্চ পর্যায়ের এক্সিকিউটিভ বিজনেস গোল টেবিলে মূল বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন অনুষ্ঠানে ইউএস বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টালের উদ্বোধন করেন তিনি মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি জাহাজ নির্মাণ অটোমোবাইল এবং ফার্মাসিউটিক্যালে ব্যাপকভাবে বিনিয়োগ করার আহ্বানও জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী এই অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে উদার বিনিয়োগ নীতির কথা আবারও স্মরণ করিয়ে দেন তিনি শেখ হাসিনা আরও বলেন দুই সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা তার সরকারের লক্ষ্য এই রূপকল্প দুই সালের মধ্যে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের উন্নত দেশে পরিণত করবে invite you to invest in our many vibrant and high potential sectors such as renewable energy, shipbuilding, automobile, pharmaceuticals, light and heavy machineries, chemicals, fertilizers, ICT, marine resources, medical equipments, even agro-processing, among others. I would like to repeat the offer of a dedicated special economic zone solely for the U.S. investors. If you want, you can get a dedicated land. In conclusion, I would like to call on US business leaders to explore opportunities and invest in Bangladesh. প্রধানমন্ত্রীর বিদেশ সফরের অর্জন শূন্য বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই সফরের সফলতা নিয়ে সরকার মিথ্যাচার করছে সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথে বৈঠক করে বিএনপি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে লিবারাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ জানান দেশের মানুষকে মুক্ত করার জন্য আন্দোলন চলছে জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত থাকবে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হবে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে সংলাপ নিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন অতীতেও কথা রাখেনি ক্ষমতাসীনরা তাদের সাথে আর কোনো সংলাপ করবে না বিএনপি আন্দোলনেই সরকারের পতন ঘটানো হবে তিনি বলেন বিএনপি নয় অগ্নি সন্ত্রাসের ধারক ও বাহক আওয়ামী লীগ দলীয় শাসনের অধীনে আমরা বর্তমানে আছি এই অবস্থা থেকে বের হওয়ার জন্য বিএনপির নেতৃত্বে আমরা সকলে যুগপথ আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয় এই আন্দোলন মন্ত্রী হওয়ার জন্য নয় এই আন্দোলন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মুক্ত করার জন্য যেহেতু তাদের পায়ের নিচে মাটি নেই এই ধরনের মিথ্যা গোয়েবেলসিও প্রচার করে তা প্রচার করতে চায় যে তারা আপনার সব কিছু এই যে সফর করেছে এই সফরটা তাদের অত্যন্ত সফল হয়েছে আইএমএফ ইতিমধ্যে এটা নিয়ে একটা স্টেটমেন্ট পর্যন্ত দিয়েছে যা এই কথা আমরা বলিনি আমরা যেটা দিয়েছে আপনারা দেখেছেন শুধুমাত্র তার সঙ্গে মিটিংয়ের কথা বলেছে একই সময় ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে পূর্ব নির্ধারিত আগেই কথা হয়েছে যেটা আপনার তারা দেবে সেটাকে আবার চুক্তি সুতরাং এই সফর ঋণ এই সফরে অ্যাচিভমেন্ট ইজ জিরো এই মিথ্যা কথা বলে মানুষকে এক আধ দিন বোকা বানানো যায় কিন্তু বেশি দিন বোকা বানিয়ে রাখা যায় না নির্বাচন বা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপানের কোনো মন্তব্য নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি জানান নির্বাচন নিয়ে পূর্ববর্তী রাষ্ট্রদূতের মন্তব্যের বিষয়ে তিনি ওয়াকিবহাল নন ঢাকায় জাপান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এসব কথা বলেন ইন্দো প্যাসিফিক নামে শুধু অর্থনৈতিক নয় আঞ্চলিক নিরাপত্তা রক্ষাও এর অংশ বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর কথাও বলেন রাষ্ট্রদূত জানান এই অঞ্চলের কানেক্টিভিটি বাড়াতে চায় তার দেশ সামরিক সহযোগিতা নিয়েও আলোচনা চলছে বলেও জানান আইওয়ামা কিমিনোরি অর্থনৈতিক অংশীদারিত্বের আলোচনা জোরদার দুই দেশের শীর্ষ নেতৃত্ব একমত হয়েছে মাতাবাড়ি প্রকল্পের সহায়তায় জাপান কমিটেড বলেও জানান তিনি বলেন জাপান বাংলাদেশের উন্নয়নে পঞ্চাশ বছর ধরে কাজ করছে বাংলাদেশের রোহিঙ্গার বোঝা লাঘবে আরও কি করা যায় তা নিয়েও জাপান আরও চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি I don't know much about what the, uh, my predecessor has mentioned. Uh, about the internal affairs. But yeah, at this moment, I would like to refrain from any, any comments on the internal affairs. As I mentioned, Japan has been committing to contributing to the, the development of Bangladesh. Digital নিরাপত্তা আইন বাতিল হবে না তবে সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবি আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন আইনমন্ত্রী বলেন ডিজিটাল নিরাপত্তা আইনটি পরিশুদ্ধ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এই আইনটি পাশের পর কিছু অপব্যবহার হয়েছে বলেও স্বীকার করেন আইনমন্ত্রী এটি বন্ধ করার জন্য অংশীজনদের সাথে আলোচনা করেই আইনটি সংশোধন করা হবে সকালে মতামত নিয়ে সংশোধিত আইনটির সেপ্টেম্বরের মধ্যে পাশ করা হবে বলেও জানান আনিসুল হক এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরো বলেন দেশের গণমাধ্যম এবং সাংবাদিকদের স্বাধীনতা না থাকলে বিয়াল্লিশটি বেসরকারি টেলিভিশন এবং অগণিত রেডিও সম্প্রচারের অনুমতি দিত না সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা আছে কোন গোষ্ঠীকে এই আইনের আওতার বাইরে রাখা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি তবে এই আইনের অপপ্রয়োগ যেন না হয় তাও নিশ্চিত করা জরুরি বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগটা আগের চেয়ে অনেক কমেছে তবে এটা শূন্যের কোঠায় নামিয়ে আনা উচিত কারণে অকারণে মামলা দেয়া মামলার পরপরই গ্রেফতার এগুলো বন্ধ হওয়া উচিত যুক্তরাষ্ট্রের ডিজিটাল নিরাপত্তা আইন আরও কঠিন উল্লেখ করে ডক্টর হাসান মাহমুদ বলেন যুক্তরাজ্যে প্রতি মাসে কয়েক ডজন মানুষকে গ্রেফতার করা হয় এই আইনে অথচ বাংলাদেশে একজন গ্রেফতার হলেই পত্রিকায় শিরোনাম হয় তিনি বলেন বহু উন্নয়নশীল দেশের চেয়ে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা অনেক বেশি সংবাদ মাধ্যমকেও আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আমাদের দেশে আমরা সেটি করার মাননীয় প্রধানমন্ত্রী সেটি করার সর্বতভাবে চেষ্টা করেছেন এবং আমাদের দেশে গণমাধ্যমের স্বাধীনতা বহু উন্নয়নশীল দেশের তুলনায় অনেক বেশি গণমাধ্যম স্বাধীনতা ভোগ করে পাশের বাড়ি ভারতের দিকেই তাকিয়ে দেখুন যেভাবে বিবিসিতে তিন ধরে তল্লাশি হয়েছে বিবিসির মতো মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া তিন দিন ধরে তল্লাশি হয়েছে আমাদের দেশে কোনো মিডিয়া হাউসে সেটি হয়েছে হয় নাই সুতরাং আমি বেশি দূরে যেতে বলবো না আশেপাশের সাথে তুলনা করলেই বোঝা যায় আমাদের দেশে এখানে কাজের পরিবেশ অনেক দেশের চেয়ে ভালো তবে আরও ভালো হওয়া প্রয়োজন এটির সাথে আমি একমত বাংলাদেশে গণমাধ্যমের উপর নিপীড়ন ও সাংবাদিকদের গ্রেফতারের প্রবণতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করেছে হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রকাশিত আন্তর্জাতিক জরিপে এক ধাপ পিছিয়ে আফগানিস্তান পাকিস্তান লিবিয়া ও সুদানের নিচে অবস্থান করছে Bangladesh Reporters Without Borders F এর এবারের জরিপে মুক্ত গণমাধ্যম বা স্বাধীন সাংবাদিকতার তালিকায় একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো তেষট্টি তালিকায় একশো চৌষট্টি নম্বরে রাশিয়া আর একশো একষট্টি নম্বরে অবস্থান করছে ভারত তালিকার শীর্ষে নরওয়ে আর শেষে আছে উত্তর কোরিয়া বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সমালোচনা করে সাংবাদিকদের ওপর দমন পীড়নের জন্য নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলা হয় এবছরই প্রথম তিন মাসে সরকারি দলের নির্যাতনের শিকার হয়েছে অন্তত ছাপ্পান্ন জন সাংবাদিক সাংবাদিকদের ওপর হামলা হুমকি নির্যাতন ও গ্রেফতার অবিলম্বে বন্ধের জন্য সারা বিশ্ব থেকে আওয়াজ তোলার ডাক দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এদিকে ইউনেস্কো সংবাদ সম্মেলনে বলা হয় বর্তমান ডিজিটাল প্রতিবন্ধকতার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে দিবসটি উপলক্ষে এবছর ইরানের দুটি সাংবাদিক এবং এক মানবাধিকার কর্মীকে পুরস্কৃত করেছে ইউনেস্কো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাহির হত্যা মামলায় আসামিদের রিভিউ খারিজের রায় প্রকাশিত হয়েছে এর ফলে শিক্ষক মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীরের ফাঁসি কার্যকরে আইনি বাধা রইল না প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আট সদস্যের আপিল বেঞ্চ স্বাক্ষর করার পর একুশ পাতার পূর্ণাঙ্গ এই রায় প্রকাশিত হয় এর আগে গত দুই মার্চ অধ্যাপক তাহের হত্যার দুই আসামি শিক্ষক মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীরের রিভিউ খারিজ করে দেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আট সদস্যের বেঞ্চ এদিকে attorney general A M Aminuddin জানিয়েছেন এখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সুযোগ পাবেন এই দুই আসামি আবেদন নামঞ্জুর হলে সাতাশ দিনের মধ্যে ফাঁসি কার্যকর করতে পারবে কারা কর্তৃপক্ষ দুই সালের এক ফেব্রুয়ারি রাবির কোয়ার্টারের ম্যানহল থেকে উদ্ধার করা হয় পদোন্নতি সংক্রান্ত বিষয়ের জেরে নৃশংসভাবে হত্যার শিকার হওয়া অধ্যাপক তাহেরের মরদেহ সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এ পর্যন্ত সাড়ে ছয়শো বাংলাদেশি পোর্ট সুদান থেকে জেদ্দার পথে রয়েছেন সুদান থেকে বাংলাদেশিদের প্রত্যাবর্তনের বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মক্কা শাখার প্রধান মাজিন বিন হামাদ আল হামালির সাথে বৈঠক করেছেন দেশটির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড মোহাম্মদ জাভেদ পাটওয়ারি বাংলাদেশিদের প্রত্যাবর্তনের জন্য সৌদি পক্ষ থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়েছে সুদান থেকে জেদ্দায় আসাদ বাংলাদেশিদের ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশনে রাখা হবে বাহাত্তর ঘন্টার মধ্যেই তাদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত এবং সৌদি কর্তৃপক্ষ মদিনা থেকে বিমানের ফ্লাইটে জেদ্দায় অবতরণের জন্য দ্রুত গতিতে ল্যান্ডিং পারমিট ইস্যু করার কথাও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক চাপায় নিহত হয়েছে দুইজন সকালে উপজেলার চান্দাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন পার্বতীপুর পৌর শহরের ধুপিপাড়া এলাকার আশরাফুল ইসলাম এবং একই এলাকার আব্দুল কালাম পুলিশ জানায় আবুল কালাম ও আশরাফুল ইসলাম ভ্যানে করে স্থানীয় হাবড়া বাজারে যাচ্ছিলেন একজন ভ্যান চালক এবং একজন আরোহী চান্দাপাড়া এলাকায় পৌঁছলে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে দুজনেই ট্রাক চাপায় নিহত হন এবারে আন্তর্জাতিক সংবাদ সশস্ত্র গোষ্ঠীর সাথে সেনাবাহিনীর চলমান সহিংসতার মাঝেই মিয়ানমার সফর করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ক্লিনগাং জান্ত প্রধান মিং অং লাইনের সাথেও বৈঠকে বেইজিং নেপিদ মৈত্রী আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি দুই সালে সেনাবাহিনী ক্ষমতায় আসার পর বেজিং এর সর্বোচ্চ পর্যায়ের কোনো নেতার এটাই প্রথম নেপিদ সফর মিয়ানমারের রাষ্ট্রীয় এমআরটিভি বুধবার জানায় এই সফর কেবল দুই দেশের মৈত্রী নয় নেপিদ সম্পর্কে বেইজিং কি ধারণা পোষণ করে বিশ্বের সামনে তারও স্পষ্ট ইঙ্গিত সফরে মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশটির সংঘাত নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন দেশটির সাবেক সেনা প্রধান থানসুয়ের সাথেও পরিদর্শন করেন মিয়ানমার চীন সীমান্ত এমন এক সময়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে সফর করছেন যখন সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাতের পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি উত্তপ্ত এদিকে মিয়ানমারের জান্তা সরকারের অস্ত্র সরবরাহের জন্য রাশিয়ার পাশাপাশি চীনকেও দায়ী করে আসছে আন্তর্জাতিক মহল স্বাধীনতাকামী ফিলিস্তিনি নেতা খাদের আদানের মৃত্যুর জেরে হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো বুধবার ভোরে মিশর কাতার ও জাতিসংঘের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যেই সমঝোতা হয় তেলাবিবের দাবি ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের ছোড়া অন্তত চল্লিশটি রকেটের জবাবে এই মঙ্গলবার বিমান হামলা চালায় তারা এদিন একাধিক বিস্ফোরণের শব্দের পাশাপাশি গাজার আকাশে উঠতে দেখা যায় বেশ কয়েকটি ইসরায়েলি ড্রোন ও যুদ্ধ বিমান তবে হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানায়নি তেলাবিব এর আগে হামাসের পর ফিলিস্তিনের দ্বিতীয় বৃহৎ সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের নেতা খাদের আদনানের মৃত্যুতে গাজা ও পশ্চিম তীরের রাস্তায় নেমে আসে শত শত মানুষ পঁয়তাল্লিশ বছর বয়সী বন্দি এই নেতার মৃত্যুকে ঠান্ডা মাথার খুন বলেছেন ফিলিস্তিনি নেতারা প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ছিয়াশি দিনের অনশনে চল্লিশ কেজি ওজন হারালেও জ্ঞান ছিল ৪৫ বছর বয়সী খাদের আদনানের চিকিৎসার যথেষ্ট সুযোগ থাকলেও তাকে একাধিক হাসপাতাল থেকে ফিরিয়ে দেয়া হয় উন্নত চিকিৎসার দাবি জানানো হলেও আগ্রহ করা হয় না খাদেরের মৃত্যুর পর সম্ভাব্য বিক্ষোভ ও উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবারে খেলার সংবাদ লিওনেল মেসির শাস্তি ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় লিওনেল মেসিকে দুই সপ্তাহে নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি শাস্তি পাওয়ায় আগামী চোদ্দ দিন ফরাসি ক্লাবটির হয়ে খেলতে বা অনুশীলন করতে পারবেন না আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিগ ওয়ানে রবিবার লরিওর কাছে তিন একে হারে পিএসজি মেসি ম্যাচটি খেলেই সপরিবারে সৌদি আরব সফরে চলে যান যাওয়ার আগে ক্লাবের অনুমতি চেয়ে ব্যর্থ হন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটন শুভেচ্ছা দূত হিসেবে আগেও সেখানে গিয়েছেন মেসি শাস্তি পাওয়ায় পিএসজির সঙ্গে মেসির চুক্তি নবায়নের বিষয়টি নিঃসন্দেহেই ঝুলে গেল এই গ্রীষ্মে দুই বছরের চুক্তি শেষ হবে ক্লাবের সঙ্গে টানাপোড়নে তার পিএসজি ছাড়ার গুঞ্জনটা আগেই ডালপালা পায় গত মার্চে বার্সেলোনা জানায় মেসিকে ক্যাম্প নুতে ফেরানোর চেষ্টা চালাচ্ছে তারা গুঞ্জন আছে মেসির সৌদি লিগে খেলারও তার একসময়ের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসেরে যোগ দেওয়ার পর থেকেই সৌদি লীগের অন্য দুই শীর্ষ ক্লাব আল হিলাল ও আল ইতিহাদ মেসির ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে পিএসজির হয়ে একাত্তর ম্যাচে একত্রিশ গোল ও চৌত্রিশটি অ্যাসিস্ট করা মেসি গত মৌসুমে জিতেছেন ফরাসি লীগ শিরোপা এবারও শীর্ষে আছে তার দল সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানি ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে গড়া দল বিএনপি মন্তব্য প্রধানমন্ত্রীর অগ্নি সন্ত্রাসীদের ক্ষমতায় আনা যাবে না যুক্তরাষ্ট্রের নাগরিক সম্বর্ধনায় বলেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে ফলাফল শূন্য অগ্নি সন্ত্রাসের ধারক বাহক আওয়ামী লীগ মন্তব্য মির্জা ফখরুলের ক্ষমতাসীনদের সাথে সংলাপে আগ্রহী নয় বিএনপি বাংলাদেশের নির্বাচন সহ অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে না জাপান জানালেন দেশের রাষ্ট্রদূত ঢাকার সাথে সামরিক সহযোগিতা বাড়ার আগ্রহ প্রকাশ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না তবে সংশোধনে বিশেষ কমিটি গঠন জানালেন আইনমন্ত্রী আইনটির অপব্যবহারে উদ্বেগ হিউম্যান রাইটস ওয়াচের এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল চারটায় এর আগে তিনটায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রিত হইল এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com slash banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com slash banglavision news এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ